আরে এই সাথে মাইয়া এতদিন ধরে থাকি একদিনে তো এই মাইয়ারে দেখলাম না দেখি হয়তো বা নতুন বারাটি আইছে सीटी बजाए बीच सड़क पे नखरे दिखाए सारे हो करके इशारे हो लड़की हो लड़की हो लड़की आंख मारे आंख मारे हो लड़की आंख मारे आंख मारे हो लड़की आंख मारे তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় চাঁদের যোচনা নাও তুমি ফুলের উপমা নাও তুমি চাঁদের যোচনা নাও ফুলের উপমা নাও নাও কোনো পাহাড়ি ঝর্ণা হয় না তুমি আরে মামা কি জিনিস মাইদি আরে আরে আরে না ওই আমি আগে দেখছি ওরা আমার পছন্দ হয়েছে ও কয় বাবা মেয়েটার তো আমিও পছন্দ করি তাহলে চল আমার সমাধান করে লই সমাধান করবে হ্যাঁ। না আপনি বলো কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া নাম আমার Belkis number zero one six তোমার দিম আমি কিস কিস আসো আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি কার্তি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি हिची माईन करची